আজকে আমরা শিখব শপ পেজ বা আমরা ইকোমার্সের মতো করে আমরা যেমন ডোমেন হোস্টিং কিনে একটা সুন্দর করে ইকোমার্স অথবা একটা ওয়েবসাইট তৈরি করতে হয় করলে সেখান থেকে কিন্তু আমরা প্রোডাক্টগুলো সেল করতে পারি সেটাই সে জিনিসটাই আমাদের ফেসবুকে ফিচার করে দিছে নতুন যেখানে কোনো ওয়েবসাইটের প্রয়োজন হবে না আমরা ফেসবুকের ভিতরে আমরা ফেসবুকের মানে ভিতরে একটা ওয়েবসাইট করব। সেখানে সেই ওয়েবসাইটের ভিতরে আমাদের প্রোডাক্টগুলো শো আপ করবো সেম ই কমার্সের মতো হবে ই কমার্সের মতো হবে এখানে আমরা প্রোডাক্টগুলো বাই মানে বাই করে দিব অথবা মানে সেল করে দিব আর কি বাই করতে পারবো আমরা কিনতে পারবো আবার সেলও করতে পারবো ঠিক আছে এটা যেহেতু আমরা নিজেদের জন্য করব যেহেতু আমরা সেল করার জন্য এটা সবটা সেট আপ করবো এই জন্য আমাদের এটা লাগবে এটা এই সবটা সবারই ক্ষেত্রে এখানে নাও আসতে পারে এই ট্যাপটাগুলো আমরা সাজাইছি এই ট্যাপগুলো কিভাবে সাজাইছি আবার যদি দেখাই যদি এই সব পেজটা যদি কারো সেট না করা থাকে তাহলে যেটা করতে হবে এই ট্যাপটা যদি না থাকে তাহলে আমরা চলে যাব কোথায় সেটিংসে সেটিংস থেকে চলে যাব হচ্ছে ট্যাম্পলেট এখানে দেখেন ট্যাম্পলেট অ্যান্ড ট্যাপস ক্লিক করবেন এখানে ক্লিক করে এখানে আসবেন হয়তো সবটা এরকমভাবে হাইড করা থাকবে এটা নিচে থাকতে পারে অথবা উপরে থাকতে পারে যদি এটা নিচে থাকে ধরেন এটা নিচে আছে তো এটা আপনি যেটা করবেন এটা অন করে দিয়ে আপনি সব পেজটা উপরে করে দিবেন ঠিক আছে হোমের আগে দিয়ে দিলেন তাহলে কিন্তু সব পেজটা আমাদের সেট উপরের দিকে চলে আসবে এই ট্যাপটা তো এটা আমি দেখাইছি তারপরে আবার দেখালাম যদি কারো যদি সমস্যা হয় এটা করে নেবেন ঠিক আছে আর এখানে একটা জিনিস আছে এডিটিং এই উপরে যদি যান এখানে আপনার সব শপিংটা সিলেক্ট করে দিতে হবে যদি আপনার বিজনেসটা যদি পোশাক বা মেয়েদের কোনো কিছু হয় যদি আপনার কোনো কিছু বিক্রি করার প্রয়োজন হয় যদি আপনার বিক্রি করার কোনো প্রোডাক্ট থাকে তাহলে আপনাকে শপিংটা সিলেক্ট করে দিতে হবে এই শপিং টেমপ্লেটটা নিয়ে কাজ করতে হবে এটা একটা টেমপ্লেট এখানে অনেক ধরনের টেমপ্লেট আছে যেমন যারা এই ভিডিও আপলোড করবে বা ভিডিও থেকে আর্নিং করতে চায় তাদের ভিডিও পেজ লাগবে যারা রেস্টুরেন্ট আছে তারা তারা তো আর শপিংয়ের শপিং পেজটার দরকার পড়বে না তাই না তাহলে কি তাহলে তাদের লাগবে তাদের রেস্টুরেন্ট অ্যান্ড মানে এটা লাগবে আর কি তো এরকম আমাদের প্রতিটা ট্যাপ মানে ট্যাম্পলেট আলাদা আলাদা তৈরি করা আছে যদি আমরা অন্য ট্যাম্পলেট নিয়ে কাজ করি সেটা হয় কিন্তু সেটা লুকিংটা বেটার আসবে না তো এই জন্য কী করতে হবে প্রতিটার ট্যাপের জন্য আপনার বিজনেস কি রিলেটেড সেই বিজনেস রিলেটেড ট্যাপগুলো বা ট্যাম্পলেটগুলো নিয়ে তারপরে সেটা সেট করতে হবে আমাদের পূর্বের ভিডিওগুলো দেখলে আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন এটা হচ্ছে আমাদের পেজ আমরা যদি এবার আমরা যদি শপে যাই এখানে যদি আমরা শপে যাই কিন্তু দেখাই একটা জিনিস যেটা এটা কেন আমরা সেট আপ করবো একটু আমি দেখাই এখানে দুইটা পেজ আছে ওকে দেশি শপ ঠিক আছে এখানে কিভাবে এগুলো থাকবে আমি যদি নিচের দিকে আসি একটু নিচের দিকে একটু নিচের দিকে আসি এই দেখেন এখানে লেখা আছে কি সব পুষ্টভাবে লেখা আছে সব এখানে দেখেন লেখা আছে ইন্ডিয়ান পার্টি পার্টি ড্রেস ঠিক আছে কত বারোশো টাকা এখানে মূল্য দেওয়া আছে আমি চাইলে এখান থেকে শপে যেতে পারি অথবা তার পেজে আসার পর আমি যদি এখানে আসি শপে তো আমি এখানেও কিন্তু তার প্রোডাক্টগুলো দেখে আমি কিনতে পারবো এখানে যে রিসেন্ট প্রোডাক্টগুলো আসবে সেই প্রোডাক্টগুলো এই শপিংয়ের মানে এই শপের ভিতরে আমি দিয়ে দিব তো এবার আমি ভিউ করি কতগুলো প্রোডাক্ট আছে যদি ভিউ করি এই দেখেন এই এখানে এখানে একটা জিনিস তিনি করে রাখছে ভিউ প্রোডাক্ট এই প্রোডাক্টটা দেখতে গেলে আমি সরাসরি কিন্তু আমি চলে যাব তার ওয়েবসাইটে যদি আমি এখানে ভিজিট করি ওয়েবসাইটে চলে আসতে পারি ওয়েবসাইট থেকে আমি প্রসেস করতে পারবো এই যে দেখেন আবার আমি চাইলে কিন্তু এখানে মেসেজ করে আমি সরাসরি তার সাথে ক্যাশ অ্যান্ড ডেলিভারিতেও করতে পারো যদি তার ওয়েবসাইট থাকে তাহলে আপনি ভিজিট দিয়ে দিতে পারেন যে ওয়েবসাইটের থেকে পারচেস করবে আর যদি আপনার ওয়েবসাইট থাকে না বা নাইকা তাহলে কি করবেন আপনি তাহলে আপনি মেসেঞ্জার বাটনটা সেট করতে হবে আপনাকে তো যাই হোক এটা একটা শপ এখানে যদি আরেকটা দেখাই আমি এটা হচ্ছে আরেকটা ফুড রিলেটেড ই খাটিয়ানা নাকি খাটিয়ানা ফুডস ওকে আমি যদি নিচের দিকে আসি দেখেন এখানে এই সবটা এখানে এখানে সবগুলো দেখেন এখানে শো করতেছে আমি চাইলে এখানে সমস্ত প্রোডাক্টগুলো এখানে ক্যাটাগরি বেস দেখতে পারবো এখানে কি কি থাকতে পারে যেমন সুন্দরবনের মিক্স ফুলের মধু এত গ্রাম হুম তো দেখেন পুরো একটা ওয়েবসাইটের মতো আমি কিন্তু চাইলে এখানে দেখেন প্রোডাক্টে কত আছে আগে ছিল কত একশো পঁয়ত্রিশ টাকা এখন পাঁচ টাকা কমে এখন তিরিশ টাকা করে দিচ্ছে সমস্ত কিছু একটা ওয়েবসাইটের মতো হয়ে গেছে দেখেন ডিজাইনটা কত সুন্দর হয়েছে যদি আমি এই প্রোডাক্ট সম্পর্কে জানতে চাই তাহলে আমি এই প্রোডাক্ট ভিউ করব তাহলে আমি এই প্রোডাক্টের এখানে এসে আমি যাবো তো ডেসক্রিপশন প্রোডাক্টের কী কী আছে সব কিছু আমি কিন্তু দেখতে পারবো সেম এটা ইকো মার্সের একটা ওয়েবসাইট ধরতে গেলে আপনি হ্যাঁ হ্যাঁ আছে আছে আছে আছে কিন্তু আমি সেটাও দেখাবো হ্যাঁ আছে আছে সমস্যা নাই এটা আপনি সরাসরি কিনতে পারেন ঠিক আছে যেহেতু আমাদের এরকম একটা শপ আমরা সেট করতে চাচ্ছি বা ক্রিয়েট করতে চাচ্ছি তাহলে আমরা কি করব আমরা চলে যাব আমাদের পেজে আমাদের এখানে দেখেন শপ নামের একটা বাটন পাবেন বা একটা ট্যাব পাবেন এই ট্যাবে আমি ক্লিক করব। ক্লিক করার পর এবার আমি নিচের দিকে আসব ঠিক আছে এখানে দেখেন লেখা আছে কি সুকেস প্রোডাক্ট ইত্যাদি মানে কাস্টমাইজেশন আপনি কি সুকেস করতে পারেন মানে প্রোডাক্টগুলো সাজায় রাখতে পারবেন মানে কি কি করতে পারবেন সেটা এখানে বলা দেওয়া আছে আইটেম অ্যাড করতে পারবেন কাস্টম কাস্টমাইজ ইউর শপ এটা করতে পারবেন তো আমরা কি করব আমরা একটা ই কমার্স তৈরি করব ই কমার্সের শপ তৈরি করব ঠিক আছে আমরা এখানে কি করব গো টু ই কমার্সে ম্যানেজারে ক্লিক করব তো আপনি এখানে লিঙ্ক দিয়ে আসতে পারেন এখানে লিখতে পারেন Facebook dot com e commerce dot e commerce manager লিখলে কিন্তু এখানে চলে আসবেন ওকে তো এখানে আবার সেমভাবে বলে দেওয়া আছে এটা যেরকম আছে এরকমই থাকবে এখানে কি কি করতে পারেন first and security check out করতে পারবেন এগুলো এগুলো আমাদের কিছু লাগতেছে না আমাদের পেজটাই মানে এই এই প্রথমটা আমাদের লাগতেছে না এটা বাইডেবল যেরকম আছে এরকমই থাকবে আমরা কি করব নেক্সটে ক্লিক করব তো এবার এখানে আসি আসাদ ভাইয়ের কথায় যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে ঠিক আছে এখানে বলে দিয়েছে চেক অন মানে check out on another website যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে বা কোনো মাধ্যমের ভিতরে আপনি পেমেন্ট নিতে চাচ্ছেন যেমন হতে পারে আমাদের একটা ওয়েবসাইট আছে একটা ধরেন অ্যামাজনের একটা ওয়েবসাইট আছে আমি চাচ্ছি যে এই প্রোডাক্টের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব সেই প্রোডাক্টটা মানে যখন ক্লিক করবে বা ভিউ করবে তখন তাকে নিয়ে যাবে কোথায় অ্যামাজনে অ্যামাজনে নিয়ে গেলে ওইখান থেকে তিনি কি পারচেস করতে পারবে দুইটা কি থাকবে লিঙ্ক আপ অবস্থায় থাকবে ঠিক আছে এটা সরাসরি মানে অন্যের সাহায্য মানে সাহায্য নিয়ে মানে অন্য কোনো কিছুর সাহায্য নিয়ে আপনি তার চেক আউট করতে পারবেন মানে পেমেন্টটা নিতে পারবেন আর যদি আপনি চান যে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম এর মাধ্যমে আমি আপনি পেমেন্ট নেবেন তাহলে আপনাকে এটা সিলেক্ট করতে হবে যেহেতু এটা আমাদের বাংলাদেশে অ্যালাউ না ঠিক আছে এটা শুধু বলা আছে only available for USA base business শুধু এটা ইউনাইটেড স্টেটস যারা আছে এই ফিউচারটা তারা পাবে ঠিক আছে তাহলে আমরা এখানে দুইটা জিনিস পাইলাম একটা হচ্ছে সরাসরি যদি আপনি চেক আউট করাতে চান যদি অন্য কোনো ওয়েবসাইট অথবা আপনার যদি ই কমার্স ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের মাধ্যমে যদি আপনি প্রোডাক্টটা সেল করতে চান তাহলে বা চেক আউট করতে চান তাহলে আপনার প্রথমটা সিলেক্ট করতে হবে আর যদি ইউএস বেস বিজনেস থাকে যদি আপনি ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামের থেকে আপনার ওই প্রোডাক্টটা যদি বিক্রি করতে চান মানে টাকাটা নিতে চান তাহলে আপনাকে অবশ্যই ইউনাইটেড টেস্টেজের লোক হতে হবে ঠিক আছে আমি চাচ্ছি না যে এই দুইটা যদি আপনি উপরেরটা ইউজ করতে পারেন অথবা নিচেরটা নিচেরটা হচ্ছে মেসেজ যেটা আমি কিছুক্ষণ আগে দেখলাম মেসেজের মাধ্যমে আমি এখানে দেখেন মেসেজের মাধ্যমে কিন্তু আমি প্রোডাক্টটা কিনতে পারবো ঠিক আছে তো এটা হবে ক্যাশ অ্যান্ড ডেলিভারি এক হাতে টাকা এক হাতে তো আমি চাচ্ছি না যে আমাদের যেহেতু ই কমার্স নাই আপনারা যদি ই কমার্স থাকে তাহলে প্রথমটা সিলেক্ট করবেন আর যদি ই কমার্স না থাকে তাহলে কি করবেন আপনি মেসেঞ্জারটা সিলেক্ট করে নেবেন যেহেতু আমাদের ই কমার্স নাই আমি চাচ্ছি না যে চেক আউট কোনো কোনো ওয়েবসাইটের মাধ্যমে যাই হোক অথবা আদার্স কোনো বিষয়ের উপর হোক আমি ওইরকম কিছু চাচ্ছি না আমি চাচ্ছি একটা মেসেঞ্জার বাটন দিব যেখানে তিনি মানে যারা কিনতে চায় তারা আমাদেরকে মেসেজ করবে সেই মেসেজে রিপ্লাই করে তার সাথে মানে কিছু কনভারসেশন করে তার ঠিকানা অ্যাড্রেস নিয়ে তারপরে আমরা কি প্রোডাক্টটা সেল করে দিব মানে তার কাছে পাঠিয়ে দিব তিনি আমাদের যেই থাকবে মানে কোরিয়ার মানে সার্ভিসের লোক থাকবে তার কাছে প্রোডাক্ট আমরা হ্যান্ড ওভার করবো তিনি ওই লোকের কাছে পৌঁছে দিবে টাকার বিনিময় মানে টাকা দেবে প্রোডাক্ট নেবে মানে ক্যাশ অ্যান্ড ডেলিভারি যেটা বলতে পারি তো আমি এটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করতে পারি নেক্সটে ক্লিক করব ক্লিক করে এখানে আসি মানে আপনি কোন পেজটা পেজে আপনি এটা করতে চান যদি আপনার পেজ থাকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন যদি না থাকে একটা পেজ তৈরি করবেন এখান থেকে ঠিক আছে আমি চাচ্ছি যে আমার পেজ আছে তো আমার পেজটা কোনটা আমার পেজটা পেজটা হচ্ছে জো ফ্যাশন ওকে আমি এটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব তো এখানে একটা জিমেল দিতে বলবে এটা বলা হয় বিজনেস বিজনেস অ্যাকাউন্ট অথবা আপনার যদি থাকে তাহলে দিয়ে দিবেন না থাকলে এখানে ক্রিয়েট করবেন একটা একটা জিমেল দিবেন এখানে ক্লিক করবেন একটা নাম লিখবেন আর এখানে একটা বিজনেস অ্যাড্রেস দিয়ে মানে বিজনেস জিমেল দিবেন আর কি দিয়ে দিলে হয়ে যাবে যেহেতু আমার আছে আমি চাচ্ছি না তো এটা অ্যাড ম্যানেজারের কাজে যখন করবেন তখন এটা আমাদের খোলা হয়ে যাবে তো আমি এটা দিয়ে করতে চাচ্ছি আমি এটা করে নেক্সট করব ওকে নেক্সট করলাম এবার বলতেছে আপনি প্রোডাক্ট আইটেম করবেন মানে এখানে মানে ক্যাটালগ সিস্টেম করে আমি প্রোডাক্ট আপলোড করব অনেক সিস্টেম আছে এগুলো আমাদের কিচ্ছু জানতে হবে না আমাদের আইটেম ফ্যাশন রিলেটেড হবে আমি উপরেরটা সিলেক্ট করে দেখি ওকে এখানে ক্যাটালগটাও সিলেক্ট করে নিতে পারি এখানে করা যাচ্ছে না উপরেরগুলো করা যাচ্ছে না ওকে নো প্রবলেম আমি নিচেরটাই সিলেক্ট করে একটা ক্যাটালগের নাম লিখি ধরেন জো ফ্যাশন ওকে জো ফ্যাশন একটা নাম দিয়ে দিলাম আর কি নাম দিয়ে নেক্সট করে ফেললাম করে এখানে আমি দেখি একটা কোন এবার আসি হচ্ছে লোকেশন এটা যদি আপনার নির্দিষ্ট এরিয়া থাকে যেমন আপনি আমেরিকান একটা লোক হতে পারে আমেরিকান লোক যদি হন আপনি চান যে আপনার এই বিজনেসটা আপনার লোকাল মার্কেটে যারা আছে তাদের কাছে পৌঁছাবে ঠিক আছে তাহলে আপনি কি আমেরিকান কান্ট্রিটা সিলেক্ট করতে হবে যেহেতু আমাদের বিজনেসটা বাংলাদেশি তো আমি এটা বাংলাদেশটা সিলেক্ট করে দিব যদি আমেরিকা হয় আমেরিকা সিলেক্ট করবেন যদি অন্য আদার্স কান্ট্রি হয় কানাডা হয় কানাডা সিলেক্ট করবেন আপনি যে দেশের লোক হন না কেন বা যে দেশে বিজনেসটা করতে চান সেই দেশের মানে ডেলিভারি করতে চান মানে যে দেশে এই বিজনেসটা করতে চান সেই দেশের মানে সেই দেশটা সিলেক্ট করে দিতে পারে আর কি তো এখানে বলে আছে where do you delivery to okay তো আমি নেক্সট করে ফেললাম প্রিভিউতে চলে যাই আর কিছু লাগবে না এবার আমি এখানে by submit your shop for review your agreement agree to our seller okay seller agreement আমি এখানে ক্লিক করে এবার ফিনিশ করে দেব তাহলে আমাদের পেজটা আমাদের সব পেজটা কমপ্লিটলি হয়ে গেছে এখন প্রসেসিং চলতেছে একটু সময় লাগবে তো আমাদের পেজটা হয়ে গেছে ওকে পাবলিক সব ওকে পাবলিক পরে করি ঠিক আছে আগে মেন কাজগুলো করি এখানে আইটেম আমাদের প্রোডাক্টগুলো ওই যে আমরা অন্যের প্রোডাক্ট দেখছি কিভাবে এগুলো আইটেমগুলো সেট করছে এটার বলা হয় আইটেম ঠিক আছে আইটেম এখানে দেখেন বলের ছবি একটা দেওয়া আছে সুন্দর করে প্রোডাক্টের ছবি ঠিক আছে এটা এভাবে করতে হবে তো এখানে ক্যাটালগ আপনি চাইলে ক্যাটালগ সিস্টেমেও আপনি প্রোডাক্টগুলো আপলোড করতে পারেন এখানে আপনি সবও সেট করাই আছে সবগুলো দেখতে পারবেন এখান থেকে আবার চাইলে কিন্তু অ্যাড অ্যাডও রান করতে পারবেন ঠিক আছে এখানে অনেক কিছু আছে আমাদের এত কিছু জানার দরকার নেই আপাতত তো আমরা কি করব আইটেমে ক্লিক করব আপনি ক্যাটা ক্যাটালগ ঠিক আছে ক্যাটালগ অ্যাডও কিন্তু আর মানে করতে পারবেন ক্যাটালগ সরি ক্যাটালগ প্রোডাক্টগুলো আপনি আপলোড করতে পারবেন তো আমি চাচ্ছি যে আমার প্রোডাক্টগুলো আপলোড হোক আইটেমে আগে অ্যাড করে নিই মানে আমার প্রোডাক্টগুলো অ্যাড করে নিই আমি একটা ওয়েবসাইটে চলে যাব ধরেন আমি যেতে পারি আলি এক্সপ্রেস আলি এক্সপ্রেসে যাই যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আসি এখানে অনেকগুলো প্রোডাক্ট কিন্তু আপনি একসাথে আবার আপলোড করতে পারেন ধরেন আমার হচ্ছে মেয়েদের প্রোডাক্ট আমি মেয়েদের কি রিলেটেড প্রোডাক্ট নিতে পারি সানগ্লাস টপস ওকে টপস নিয়ে কাজ করি tops tops okay zero zero দশমিক one dollar on sand okay tops tops তো বেশি হালকা হয়ে গেল গা এটা নেই এই প্রোডাক্টটা আমার কাছে ভালো লাগতেছে আর কি জাপানস টপস ওকে এটা একটা ভিডিও ওকে আমি ভিডিও চাচ্ছি না আমি একটা ইমেজ চাচ্ছি ওকে ইমেজটা দেখি ডাউনলোড করা যায় কিনা ওকে ডাউনলোড হয়ে গেছে ওকে এখানে একটা মানে একটা টাইটেল আছে ওকে প্রাইস আছে সব কিছুই আছে আর কি x x excel okay dollar আছে একটু কার্ড আছে ওকে আমাদের এইটি লাগবে আমি এবার আইটেমে ক্লিক করি আইটেম ধরেন অ্যাডে মাল্টি মাল্টিপল আইটেম দিতে পারি অথবা ওয়ান আইটেম দিতে পারি দুইটার একটা এটা অনেকগুলো থাকলে এটা দিবেন আর এটা থাকলে একটা থাকলে একটা ওকে আমি দিয়ে দিলাম এবার আমি এখান থেকে ফ মানে চুজ করব আর কি আমার পোশাকটা চুজ করলাম এখানে একটা টাইটেল দিয়ে দিলাম সরি টাইটেলটা কপি করি নিই এখান থেকে আমি একটা টাইটেল দিয়ে দিই টাইটেল দিলাম ডেসক্রিপশনটা দেখি আছে কিনা ডেসক্রিপশন নিচের দিকে পাইতে পারি ওকে এটা হচ্ছে ডেসক্রিপশন প্রোডাক্ট ওকে আমি ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিলাম যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে কিন্তু আপনি এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে পারেন ঠিক আছে তাহলে কিন্তু ওয়েবসাইটের সাথে কানেকশন হয়ে যাবে তো আমি চাচ্ছি না ওয়েবসাইটে দিতে তো এখানে ডলার দেওয়া আছে ডলার এখানে কত দেওয়া আছে ষোলো ষোলো ডলার তেষট্টি সেন্ট ওকে ডলার দেওয়া আছে ষোলো ডলার ষোলো ডলার তেষট্টি সেন্ট আইটেম ওকে এটা হচ্ছে সেলস প্রাইস যদি আপনার আমরা কোনো কোনো প্রোডাক্টের ভিতরে দেখতে পাই যে একটা ক্রোজ দেওয়া থাকে এই যে আমি যেমন এই যে একটা দেওয়া আছে দেখছেন আগে ছিল তেইশ ডলার এখন হচ্ছে কত সাত ডলার একচল্লিশ সেন্ট আগের প্রাইস এটা পরের প্রাইস হচ্ছে এটা এটা যদি আপনি করতে চান তাহলে আপনাকে এখানে আসার পর এখানে আপনি ক্লিক করে দিতে হবে যেমন এটা হচ্ছে আগের প্রাইস আগের প্রাইস আমি দিলাম হচ্ছে ধরেন ছাব্বিশ ডলার আর বর্তমানে আমি এটা বিক্রি করতেছি কত ষোলো ডলার মানে একটা হিসাব আর কি আমি বলে দিলাম এইভাবে কাজ করে ধরেন তেষট্টি সান ষোলো ডলার তেষট্টি সান এটা একটা আমি ডিসকাউন্ট দিলাম এটা আমি নেই ঠিক আছে তো এখানে আপনি কি করতে চান নিউ কানেকশন এটা কি পুরাতন কিনা সেটা তো আমি এটা নিউ কানেকশন করে দিলাম কন্ডিশন কি মানে এটা কন্ডিশন মানে আপনার প্রোডাক্টটা কি পুরাতন কিনা সেকেন্ড <laughs> মানে সেকেন্ড হ্যান্ড পুরাতন একই তো তো এখানে অনেক কিছু আছে গুড লাইক নিউ এটা আমাদের যেহেতু প্রোডাক্টটা নিউ প্রোডাক্ট আমি এটা নিউ দিলাম ক্যাটাগরি আপনি চাইলে এখানে একটা ক্যাটাগরি তৈরি করতে পারেন অথবা আপনি এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি নিতে পারেন নিয়ে কাজ করতে পারেন ঠিক আছে তো আমি এটা শপিং রিলেটেড দেখি শপিং রিলেটেড কোনো কিছু পাই কিনা এটা না দিলে কোনো কিছু যায় আসে না শপিং শপিং দেখি shopping okay shopping shopping shopping woman আসে নাই না ওকে এটা দিয়ে দিলাম একটা দিয়ে এবার আমি ফিনিশ করতে পারি ইউআরএল দিতে বলতেছে ওকে আমি একটা ইউআরএল দিয়ে দিই প্রোডাক্টের ইউআরএল এটা এরকম আসার কথা না এটা অন্যভাবে আসে কিন্তু এটা আজকে এইভাবে আসতেছে অ্যাড এ মোর ইনফরমেশন দেখি অ্যাডে এ মোর ইনফরমেশন আর কিছু লাগবে না ওকে ব্যান্ড লাগবে না ওকে ওকে এবার পাইছি মানে একটু আপডেট করছি ড্যাশবোর্ডটা আগের যে সিস্টেমটা ছিল সেরকম নাই এটা ব্র্যান্ড ব্র্যান্ডের নাম দিতে পারেন আপনি ধরেন আমি একটা নাম দিলাম হচ্ছে জিও ফ্যাশন আমার একটা ইয়ের নাম দিয়ে দিলাম আর কি আপনি একটা নাম দিয়ে দিলাম আইডি মানে কন্টেন্ট আইডি কন্টেন্ট আইডি বলতে আপনি কি বুঝবেন যখন আপনার অনেকগুলো প্রোডাক্ট হয়ে যাবে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে আপনার প্রোডাক্টটা কোনটা আপনি সেটা কিভাবে ফাইন্ড আউট করবেন এখন আপনাকে একজন একটা স্ক্রিনশট দিল এখন আপনার এই প্রোডাক্টটার প্রাইস কত সেটা কিন্তু আপনি সহজে বের করতে কঠিন হয়ে যাবে যদি আপনার অনেকগুলো প্রোডাক্ট থাকে যদি আপনি একটা নির্দিষ্ট আই মানে আইটেমের আইডি দিয়ে দেন তাহলে কিন্তু ওই প্রোডাক্টটা সহজে বের করতে পারবেন ঠিক আছে তো আমি দিলাম একটা ধরেন এমনি একটা দিয়ে দিলাম আইডি ঠিক আছে দিয়ে আপনি বাঞ্জায় বুঞ্জায় দিতে পারেন যেমন অ্যাট দ্য রেট এফ ইত্যাদি ইত্যাদি দিতে পারেন তো দিয়ে দিলাম এবার এখানে এই মাসে তো এবার এটা করার পর দেখি আর কোনো কিছু আছে কিনা ওকে এবার আমি নেক্সট করব এটা যেরকম আছে এরকমই থাক আবার নেক্সট করব এটাও থাক আপাতত ফিনিশ করে দিই দেখি প্রোডাক্টটা কই গেল ওকে আর অ্যাড করতেছি না এখন আপাতত কুইট করে ফেলি দেখি আমাদের প্রোডাক্টটা এখানে কিন্তু একটা একটা আইটেম শো হয়ে গেছে ঠিক আছে একটা আইটেম কিন্তু শো হয়ে গেছে তো এটা আমি দেখবো কোথা থেকে যদি আমার পেজে যাই সেটা এটা আগে পাবলিশ করতে হবে পেজটা ওকে আগে আইটেমগুলো আগে সাজায় নয় তারপরে পাবলিশ করতেছি তো create set okay manually item এবার আবার আমরা সেমভাবে আইটেমগুলো অ্যাড করে নিতে পারবো এখানে সেভ নেম করে নিতে পারবো ওকে এগুলো আমাদের লাগবে না এটা করে ফেলছি আমরা যেগুলো করব সেটা আপনি এখানে দেখতে পারবেন ঠিক আছে আইটেম এগুলো আবার নতুনভাবে আমি যদি নতুন কোনো প্রোডাক্ট আইটেম করতে চাই বা অ্যাড করতে চাই সেটা আমি এখান থেকে আবার করতে করে নিতে পারবো ঠিক আছে অনেকগুলো প্রোডাক্ট থাকলে আপনি অনেকগুলো একসাথে করে নিতে পারবেন ঠিক আছে মানে সময় যদি কম লাগতে চান লাগাতে চান তাহলে এইভাবে করে নিতে পারবেন অনেকগুলো প্রোডাক্ট যদি অ্যাড করতে চান তাহলে এখান থেকে কয়টা প্রোডাক্ট অ্যাড করবেন সেই কয়টা এখানে দিয়ে দিবেন ঠিক আছে এভাবে অ্যাড করবেন করার পর এখানে নাম দিবেন এই একটা প্রোডাক্টের নাম দিলেন এই একটা ডেসক্রিপশন দিলেন এখানে ইউআরএল দিলেন না দিলেও সমস্যা নাই দিতে হয় তারপরে বুঝতে আসে না এখন এটা নিয়ম আছে হয়তো তো একটা ইউআরএল দিতে হবে মানে প্রোডাক্টের আইটেমের লিঙ্ক দিতে হবে এখানে প্রাইস দিতে হবে সেম আগেরটার মতোই মানে এটা হলো এটা হচ্ছে একটা প্রাইস এবং রেগুলার প্রাইস আগের প্রাইস এটা দিবেন পরের প্রাইস এটা দিবেন যেটা বিক্রি করবেন সেটা দিবেন এটা তো ক্যাটাগরি একটা সিলেক্ট করবেন আপনি ক্যাটাগরি ওয়াইজ এটা ই করতে পারবেন কন্ডিশন এটা কি নিউ কিনা সেটা দেখেন সব আগের মতোই আমরা যে পোস্টগুলোটা করলাম সেম আগের মতোই ঠিক আছে সব কিছু এক এটা দিয়ে কিন্তু আপনি প্রোডাক্টগুলো সেট করে ফেলতে পারবেন তো এইভাবে কাজটা করতে হবে